বন্ধুরে আমার ও বন্ধুরা অন্তরের কানটা লাগায়া দেন রে বন্ধু আমার আল্লাহ কুরানুল কারেমে বলে মৃত্যুর যন্ত্রণা আসবে মৃত্যুর যন্ত্রণা আসবে মৃত্যুর যন্ত্রণা গ্রহণ করতে হবে রে ওই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ পালায়ন করতে পারবে জবান ছেড়ে বলি পারবে না আমার নবীজি আলামিন মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে হাদিস মোবারকায় বলে গেছেন রে নবী আমার এলাকার ভিতরে এখন বর্তমানে রয়েছে আমার নবীজি অসুস্থতা অবস্থায় পড়ে রয়েছেন রে এই অবস্থায় সেইদিনা হজরতে আবু বকর আমার নবীজির দরবারে হাজির হয়ে গেলেন আবু বকর কয় নবীজি গো ও নবীজি আপনার শরীরের অবস্থা কেমন গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরের অবস্থা এখন কেমন চোখের পানিগুলো তারে মোবারক দিয়ে পায়া পায়া রব্বারি মোবারক দিয়ে পড়তেছে নবী আমার একটা ডাক দিয়ে কয় বাপ্পা পারবেন দেখেছেন অবশ্যই এই জায়গার ভিতরে মানুষগুলো নামাজ পড়ার জন্য ছুটাছুটি করে একটু উঁচা জায়গাতে এই জায়গাতে সাইদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক আজম হযরত উসমান সাইদানা হযরত আলী হযরত আবু হুরায়রা হযরত বেলাল রে সমস্ত সাহাবায়ে کرام সেই জায়গাতে নামাজের জন্য দাঁড়ায় গেলেন বেলাল রে আবু বকরের চেহারার দিকে একবার তাকায় নবীর খুদরা খানা মুবারকের দিকে একবার তাকায় তুমি কান্দ বেলা তোমার চুকি এত পারে কেন আজকে তুমি কেন বিনায় বিনায় কান্দ আমার বেলাল কই আবু বকরে ও আবু বকর আপনি কি জানেন না আপনি কি জানেন না নবী আমার অসুস্থ মুবারক এ আবু বকর সাহাবিরা দিয়ে দিয়ে দিয়ে দিয়ে কান্না শুরু করেছে আমার নবীজি কান্নার আওয়াজ শুনিয়া আছে তারা হজরত আয়সাকে বলে আয়সা আমি একটু তাকাই আমার সাহাবিরা কি করে আল্লাহ নবী তাকায় তাকারে সাহাবিরা বিলাপ দিয়ে দিয়ে রে নবী নবী বলিয়া কাল কান্দে নবী নবী বলিয়া সাহাবিরা কান্দে উমর গড়াইয়া কান্দে সাইদানা হযরত আবু বকর উসমান সাইদানা আলী হযরত বেলাল চুকির পানে জারিয়া জারিয়া কান্দতেছে আবু হুরাইরা কান্দে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দতেছে কান্না দেখিয়া আমার নবী একা ডাক দিয়া কয় আয়েশা ও আয়েশা রে দেখতেছি নামাজ আমার আমার সাহাবিরা নামাজ আদায় করে আমি শুধু আজকের নামাজের ইমামতি দেখি না আমি দেখতেছি কেমন পর্যন্ত আমি নবীকে তারা সামনে না দেখলো নামাজ আদায় করবে আমার জীবনী সুবাহ হজরত আম্মাজান সিদ্দিকা হজরত আম্মাজান আইসা চোখের পানে ছেড়ে কানতেছে নবী আমার কানলে নবী আমার নামাজটুকু অনেক কষ্ট করে নবী আমার আদায় করেছেন এই সময় রে আম্মাজান ফাতেমা সেদানা হজরত আম্মাজান ফাতেমা নবীর খানা মোবারকে আসিয়া আমার নবীর কদম মোবারক রে দুটা হাত দিয়া চোখের পানে ছাড়িয়া ছাড়িয়া করে কানতেছে আব্বা আজকে কতদিন আপনি অসুস্থ রে আব্বা হ্যাঁ আব্বা আপনি কেন চুকির পানে ছেড়ে কান্দার আপনার কাছে কেমন লাগে আমার নবীজি সাইয়েদনা হজরতে আম্মা জানে ফাতেমাকে ডাক দিয়া কয় ফাতেমা আমিন তোমাকে কখনো আর এই কুলে জড়াইয়া ধরতে পারবো কিনা জানি না ফাতেমা তুমি আমার কাছে একটু আসো মা তোমাকে একটু জড়াইয়া ধরি রে মা মা আমার হাসান কোথায় আমার হুসাইন কোথায় আমার সৈয়দরা আমার আলী কোথায় রে আম্মা আমার ফাতেমা আম্মা জান ফাতেমা ডাক দিয়া কয় বাবা ও তোমার কাছে কেমন লাগে রে কয় মারে মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন যন্ত্রণা এ মা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে রে ডাক দাও আমার নবী ডাক দিলেন আসান ও হুসাইন আপনারা দুজন আমি রহমাতাল্লিল আলমিনের দরবারে আসে আমাদের ফাতেমা একটা ডাক দিয়ে কয় হাসান রে ও হুসাইন যাও যাও তোমরা তোমার নানার কাছে চলিয়া যাও তোমার নানার কাছে যাও খাজান রে তোমার নানা কি কি জড়াইয়া ধরো তোমার নানার শরীরটা ভালো না ও বন্ধু শুনিয়া রাখেন রে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ যন্ত্রণা নবীজি ইমাম হাসান কি যখন বাবা হাসানের ঠোঁট মোবারকে চুমা খেয়েছেন ইমাম হুসাইনের এই গলা মোবারকে যখন চুমা খেয়েছেন আমার নবী ডাক দিয়া কয় মুনাফিকেরা রে ও মুনাফিকেরা কিভাবে আমার হাসান কি বিষ খাওয়াবি আমার হুসাইনকে গলাতে কিভাবে ছুরি চালাইবি রে আমার নবীজি দুজন নাতিকে কুলে নিয়ে চোখের পানি ছেড়ে কানতেছে আর ডাক দিয়া কয় নাতি রে আমি রহমত তোমাদেরকে একটু আবারও আদর করে দেই রে আলী নবীর কদম মুবারকে আই কয় বাবা ও নবী আপনি কোথায় যাবেন কয় রে বড় কষ্ট হয় বড় কষ্ট হয় বড় কষ্ট হয় বড় কষ্ট হচ্ছে যাচ্ছে রে হযরত সমস্ত সাহাবাই নবীর দরবারে আসিয়া হাজিরা দিয়ে দিয়ে নবীর সঙ্গে দেখা করে যায় এ বন্ধু হজরত বেলাল নবীর কদম মোবারকের পাশে আমার নবীর দিকে একবার তাকায় আবার আসমানের দিকে তাকায় আবার লোলায় কান দেয় হজরত বেলাল জমিনের দিকে লুটায় দেয় জমিনে গড়ায় গড়ায় কান্না শুরু করেছে জমিনের ভিতরে মদিনায় শহরে আবার নবী ডাক দিয়া কয় বেলাল রে বেলাল তুমি কান্না করো কেন এত কান্দো কেন রে বেলাল বেলাল তুমি কান্না করো রে হজরতে বেলাল একটা ডাক দিয়া কয় নবীজি আমি বেলাল দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমারে বাতাইছে ইয়ার শুনেন না ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো ছিলাম একটা গোলাম আমি তো একটা গোলাম ছিলাম আপনার প্রেমের মোহাম্মতের কারণে দিনটা পর্যন্ত পেয়েছি আপনার রবির রহমতের কারণে আমি বেলালের আর সহিম পর্যন্ত আজানটা ফুসে যায় আওয়াজি বলে সুবাহ আল্লাহ আব্বা আম্মা সকলের মায়া মমতাটা সকল যে আমাকে যে আদরের খাটটা ছিল ইয়া এই খাটটা পূরণ করে দিয়েছেন আপনার রহমাতাল্লিল আলামিন নবী গো আপনি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন কোথায় যাবেন গো আপনার শরীরটা কেমন এইভাবে হযরত আবু বকর হযরত ওমর নবীর দরবারে আসিয়া বিনা বিনা কাঁদতেছে নবীর চেহারা মোবারকের দিকে ফিরিয়া কাঁদতেছে আবার নবী একটা ডাক নিয়ে কয় আমার বুকে আয়রা যাবে